হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কোর মাইনারদের জন্য ভিডিওটা একটু লম্বা হতে পারে কারণ আজকে আমরা কি কোন এক্সচেঞ্জে কোর লিস্টেড হতে পারে এবং সেই এক্সচেঞ্জে কি করে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এবং কেওয়াইসি ভেরিফাই করবেন সেটা দেখিয়ে দেবো কারণ কোর যখন উইথড্র হয়ে যাবে তখন আপনারা এই এক্সচেঞ্জেই আপনার কোরটাকে ডিপোজিট করে সেল করতে পারবেন সো আজকের ভিডিওটা মন দিয়ে দেখে আপনারা যে এক্সচেঞ্জ এক্সচেঞ্জটা আমি দেখাবো এক্সচেঞ্জটাতে একটা অ্যাকাউন্ট করে রাখবেন খুব তাড়াতাড়ি হয়তো আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোর উইথড্র হয়ে যাবে এবং সেটা আপনারা সেল করে আপনাদের যে প্রফিটটা সেটা হাতে নিতে পারবেন আমি কোর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে রয়েছি এখানে কোর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে তিনটা এক্সচেঞ্জকে মেনশন করা হয়েছে যারা নাকি কোর লিস্টিং করতে চেয়েছে তার মধ্যে একটা হচ্ছে ওকে এক্স একটা হচ্ছে এমএক্সি গ্লোবাল আর একটা হচ্ছে হুবি গ্লোবাল ওকে এক্স বাংলাদেশের সাপোর্ট করে না আমরা এমএক্সি গ্লোবালটা আজকে দেখব কারণ এটা এটাতে আপনার ডাটা দেখা যাচ্ছে যে তারাও একটা নোটিশ দিয়েছে তাদের ওয়েবসাইটেও দেখা যাচ্ছে তাদের ভেরিফাইড টুইটার হ্যান্ডেলেও দেখা যাচ্ছে যে তারা কোরকে লিস্টেড করবে খুবই গ্লোবালে যদি কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আপনারা না জেনে থাকেন সেটাও কমেন্টে জানাবেন পরবর্তীতে আমি হুবি নিয়েও একটা ভিডিও তৈরি করব আজকে আমরা দেখব যে এমএক্সি গ্লোবালে কী করে অ্যাকাউন্ট করতে হয় দেখতে পাচ্ছেন কোরের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের যে একটা রিটুইট এমএক্সি গ্লোবালকে নিয়ে সেটা আমি ওপেন করে রেখেছি আমরা যদি এমএক্সি গ্লোবালের অফিসিয়াল ভেরিফাইড টুইটার হ্যান্ডেলে যাই সেখানেও কিন্তু তারা কোরকে ইউএসডিটি পেয়ারে লিস্টেড করবে সেটা বলে দিয়েছে সো এখানে আমরা টুইটগুলো আর দেখবো না আপনারা একটু দেখে নেবেন যদি চান এখান থেকে আমরা সরাসরি চলে যাব এমএক্সি গ্লোবালের ওয়েবসাইটে সেখান থেকে আমরা দেখে নেব কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আমি এমএক্সি গ্লোবালে অ্যাকাউন্ট খোলার লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তার জন্য আপনারা একটু কষ্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলে যাবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন সেখান থেকে আপনারা যখন লিঙ্কে ক্লিক করবেন আপনাদের সামনে হয়তো এরকম একটা ইন্টারফেস শো হতে পারে অথবা আপনাদেরকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যেতে পারে যদি প্লে স্টোরে নিয়ে যায় তাহলে আপনারা অ্যাপসটাকে ডাউনলোড দিয়ে ফেলবেন আর যদি এই রকম কোনো ইন্টারফেস আপনাদের সামনে শো করে তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড বাটন আছে এটাকে ডাউনলোড বাটন বলে আমরা এটাতে ক্লিক করলে আমাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে সেখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো তো আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন দুইটা অপশন আসছে একটা হচ্ছে ডাউনলোড এমই এক্সি e আর একটা হচ্ছে গুগল প্লে আমরা গুগল প্লে থেকে ডাউনলোড করব তার জন্য গুগল প্লেতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে আপনাদেরকে হয়তো সরাসরি আমার লিঙ্কে ক্লিক করার পরে প্লে স্টোরে নিয়ে যেতে পারে সেখানে আপনারা ঠিক এখন স্ক্রিনে যেরকম অ্যাপসটা দেখতে পাচ্ছেন এরকম অ্যাপস দেখতে পাবেন এখান থেকে এটাকে ইনস্টল করে নিতে হবে আমি ইনস্টল করে নিচ্ছি ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা এটাকে এখান থেকে ওপেন করে নিব ওপেন করলে প্রথমেই আপনাকে একটা নোটিশ দেখাবে এটা চাইলে আপনি পড়ে নিতে পারেন আমি পড়ছি না এখানে আপনাকে অ্যাগ্রি করতে হবে যদি তাদের সার্ভিসটা আপনার নিতে হয় এখানে যে তাদের কি কি কাজ কিভাবে করবেন সেটার একটা টিউটোরিয়াল দেখাচ্ছি আমরা এটাকে সরাসরি উপরে স্কিপ বাটনে ক্লিক করে স্কিপ করে দিব এরপরে এখানে আপনাদের কাছে কিছু পারমিশন চাইবে পারমিশন সবগুলো পারমিশন যেগুলো চাইবে অ্যালাউ করে নেবেন অ্যালাউ করে নেওয়ার পরে এখানে তাদের কিছু বিজ্ঞাপন শো করবে আপনি এটা কেটে দিতে পারেন এবার আমাদের হচ্ছে অ্যাকাউন্ট করার পালা অ্যাকাউন্ট করার জন্য উপরে আপনারা দেখতে পাবেন বাম দিকে সহজে আইকনটা দেখাবে এই আইকনটাতে ক্লিক করবেন বাম দিকে একেবারে উপরে এটাতে ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে যাবে মেনু বারে মেনু বার থেকে আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে এখানে সব সবচেয়ে উপরে আপনারা দেখতে পাবেন লগ নামে একটা অপশন রয়েছে এই লগ আমরা ক্লিক করে দিব লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে লগ ইন করবো না যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই আমরা এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তার জন্যে যখন নতুন পেজে নিয়ে আসবে এখানে দেখতে পাবেন সাইন আপ নামে উপরে ডান পাশে সাইন আপ নামে একটা অপশন আছে সাইন আপে আমরা ক্লিক করে দিব সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাবে এখানে আপনার ভ্যালিড ইমেলটা দিবেন যে ইমেলটা সবসময় আপনি ব্যবহার করেন কারণ এখানে আপনার নানান সময় এই ইমেলটা দরকার হতে পারে আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিচ্ছি ইমেলটা দিয়ে দেওয়ার পরে নিচের ঘরে আপনি আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে চেষ্টা চেষ্টা করবেন সংখ্যা এবং একটা সাইন এবং কিছু অক্ষর মিলিয়ে রাখার জন্য তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে তারপরে নিচে হচ্ছে রেফারেল আইডি রেফারেল আইডিটা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন সব কিছু ঠিকঠাক দিয়ে দেওয়ার পরে এখানে থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দিলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে কিছুক্ষণ এখানে একটু লোডিং নিবে নেওয়ার পরে আপনাকে একটা ইমেজ ভেরিফিকেশন করতে দিবে এখানে আপনি খেয়াল করবেন উপরের দিকে এখানে যে তিনটা ইমেজ দেখাচ্ছে বা চারটা ইমেজ দেখাচ্ছে এগুলো কোথায় কোথায় আছে যেটা যে নাম্বারে আছে প্রথমে যেটা আছে আপনি প্রথমে সেটাতে ক্লিক করবেন আমি ক্লিক করে দিচ্ছি তারপরে যেটা আছে সেটাতে ক্লিক করবেন দেন একটা কাপ আছে তারপর একটা স্কোয়ার আছে আমি চারটাতে ক্লিক করে দেওয়ার পরে ওকেতে ক্লিক করলাম আমার এখানে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমাকে বলছে যে আমার ইমেইল একটা কোড গিয়েছে সেই কোডটা আমাকে ইমেইল থেকে কপি করে এনে এখানে বসাতে হবে তার জন্য আমরা চলে যাব আমাদের যে ইমেইল অ্যাপস রয়েছে আমাদের মোবাইলে সেই অ্যাপসের মধ্যে অ্যাপসে যাওয়ার পর আমরা দেখতে পাবো এমএক্স গ্লোবাল থেকে আমাদের এখানে কিন্তু একটা মেসেজ চলে আসবে দেখুন আমার সবচেয়ে উপরে মেসেজটা চলে এসছে এটাকে আমি ওপেন করলাম ওপেন করার পরে আমার কোডটাকে আমি এখান থেকে কপি করলাম কপি করার পরে ইমেলটা ফাঁকা বক্সে বসিয়ে দেওয়ার পরে সাবমিট বাটনটা যখন এনাবেল হয়ে যাবে অর্থাৎ ব্লু কালার কালারের হয়ে যাবে তখন আপনি সেটাতে ক্লিক করে দিলে অথবা নিজে নিজে অনেক সময় এটা নিয়ে নেয় আমার নিজে নিজে নিয়ে নিয়েছে যে কারণে আপনাদের দেখাতে পারলাম না ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে ঠিক এইরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে এখানে বলছে যে ডিপোজিট করার জন্য আমরা এই মুহূর্তে কোনো ডিপোজিট এখানে করব না আমরা শুধু কি করব এখান থেকে ভেরিফাই করব জাস্ট ক্রসে ক্লিক করে কেটে দিলে আপনাদেরকে ভেরিফাই অপশনে নিয়ে আসবে আমরা এখান থেকে ভেরিফাই অপশনটাতে ক্লিক করব ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টটা এখন ভেরিফাই করব এখানে বলছে যে পার্সোনাল ভেরিফিকেশন এখানে দুইটা অপশন আছে একটা পাশে দেখতে পাচ্ছেন ভেরিফাইতে ক্লিক করার পরে আমাদের এখানে দিয়েছে ইনস্টিটিউশনাল আর যদি আমরা এই ইনস্টিটিউশনাল লেখাটার উপরে ক্লিক করে দিই এখানে লেখা আসবে পার্সোনাল আমরা এখানে পার্সোনালটা করব না কারণ পার্সোনালটা অনেক সময় লিমিটেড ঝামেলা হতে পারে আমরা ইনস্টিটিউশনাল ভেরিফাই করব এখান থেকে তার জন্য ভেরিফাই নাও যে বাটনটা আছে এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে প্রথমে আপনার দেশ দিতে হবে আমি যেহেতু বাংলাদেশ থেকে এই জন্য আমি বাংলাদেশটা সিলেক্ট করে দেবো আপনি এখান থেকে খুঁজে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনার ক্যামেরা পারমিশন চাইবে মোবাইলের আমি এখানে এটা অথরাইজ করে দিয়ে অ্যালাউ করে দিলাম আপনি সেরকমই করে দিবেন করে দেওয়ার পরে যে কিছুক্ষণ লোডিং হবে পরে আপনার ছবি এবং এখান থেকে বলবে আপনার পার্সোনাল যে ডকুমেন্ট অর্থাৎ আইডি কার্ড সেটা দিয়ে ভেরিফাই করার জন্য জন্য আমরা স্টার্টে ক্লিক করে দেবো স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে বলছে আইডি ভেরিফিকেশন এখানে আপনি কোন আইডি দিয়ে ভেরিফাই করবেন আমি আইডি কার্ড দেবো আপনি চাইলে পাসপোর্ট দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন যেহেতু আইডি দেবো এই জন্য আমি আইডেন্টি কার্ডের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে বলছে প্লাস্টিক কার্ড নাকি আদার ফর্মেট আমি এখানে প্লাস্টিক কার্ডই দেবো প্লাস্টিক কার্ড দেওয়ার পরে সেন্টার ইউর ডকুমেন্টস অর্থাৎ আইডি কার্ডটা এখানে মাঝখানে রাখতে হবে আপনার যে আইডি কার্ডটা আছে এটা আপনি মাঝখানে রেখে ফ্রেমের মাঝখানে রেখে আপনি একটা ছবি নেবেন এখানে যে ফ্রেমটা আছে আপনার আইডি কার্ডের পুরো অংশটুকু সেই ফ্রেমের মধ্যে রাখতে হবে এবং চেষ্টা চেষ্টা করবেন ছবিটা যেন ক্লিয়ার হয় আমি জানি না এখানে আপনারা দেখতে পাবেন কি না এটা হয়তো এখানে কালো হয়ে থাকবে যেন আমি বলে দিচ্ছি একটা ফ্রেম থাকবে এই ফ্রেমের মধ্যে আপনার আইডি কার্ডটাকে নিয়ে আপনি জাস্ট ক্লিক করে দিবেন ছবিটা পরিষ্কার আছে নাকি বোঝা যাচ্ছে নাকি সেটা দেখে তারপরে কিছুক্ষণ এখানে ইমেজ চেকিং করবে চেকিং করার পরে যদি আপনার ছবি ঠিকঠাক হয় তারা আপনাকে দেখাবে যে আপনার ছবি ঠিক আছে নাকি যদি আপনার মনে হয় না এটা ভিজাবেল আছে বোঝা যাচ্ছে তাহলে আপনি এটাকে কনফার্ম করে দিবেন না হলে রিটেক বাটনে ক্লিক করে আবার আরও একবার ছবি নিতে পারেন কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনার আইডি কার্ডটাকে অপর পিঠে উল্টিয়ে ঠিক একইভাবে আরও একটা ছবি নেবেন অর্থাৎ আপনার আইডি কার্ডের পেছন সাইডে যে লেখাগুলো আছে একটা কিউআর কোড সহ এই ছবিটাও স্পষ্ট দিতে হবে ছবিটা ঠিকঠাক থাকলে এটাতেও কনফার্ম করে দিবেন কনফার্মে ক্লিক করার পরে এবার হচ্ছে ফেস ভেরিফিকেশন করতে হবে এখানে বলছে centre your face in the frame and follow the on screen instruction আপনি যখন ছবি তুলবেন তখন আপনার মুখটাকে একটা গোল সার্কেল থাকবে তার মধ্যে একবার মাঝখানে রাখার চেষ্টা করবেন এবং স্ক্রিনের উপরে দেখবেন আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কখন ডানে নিতে হবে কখন বামে নিতে হবে কখন মাথা নিচু করতে হবে কখন উঁচু করতে হবে ঠিক সেইভাবে আপ আপনি মাথাটাকে মুভ করবেন তাহলে আপনার এখানে যে ফেস ভেরিফিকেশন সেটা সাকসেসফুলি হয়ে যাবে তার জন্য স্টার্টে ক্লিক করতে হবে স্টার্টে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নেওয়ার পরে আমাদের স্ক্রিনে চলে আসবে এখানে আমি আমার ফেসটাকে একেবারে যে গোল সার্কেলটা আছে তার মধ্যে রাখবো ঠিকঠাক হলে আপনার স্ক্যানিং কমপ্লিট হয়ে যাবে যখন আপনাকে আপলোডিং সাকসেসফুলি দেখাবে তখন বুঝতে পারবেন যে আপনার এখানে ভেরিফিকেশনটা হয়ে গিয়েছে মেইলের মাধ্যমে আপনাকে কনফার্মেশন জানিয়ে দেওয়া হবে কোনো কারণে আপনার আবেদনটা ক্যান্সেল হয় তাহলে আবার একই পদ্ধতিতে চেষ্টা করুন একটু সাবধানে ছবি তুলুন আশা করছি কমপ্লিট তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপেও জানাতে পারেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আমরা চেষ্টা করব আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য ভালো থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে